চাপাই চেলেন মাপাই গোম দিয়ে লাগাও বাবা ছেলে মিলে তোর মাসি হয় তাই বাবা মা এক জায়গায় বিয়ে করেছে লাই তো শাশুড়ি হ্যাঁ ময়দা আমাকে ঠিকই বলেছিস